গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম কষ্টের এই জীবন শুধুই মরুভূমি হঠাৎ করে আলো নিয়ে এলে তুমি গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম আচ্ছা দুই হাত ভর্তি টাকা শুক্র থেকে শনি নাই মেয়েদের কোনো অভাব গুরু তুমি মধ্যমণি গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম গুরু গুরু গুরু <laughs> আগে দান বাক্স দিয়ে শুরু কি সমস্যা বউ তো কোনো কথা শোনে না খালি মুখে মুখে তর্ক করে আর ঝগড়ার সময় বলে হ্যাঁ, আমি নাকি একটা মগা কি করব গুরু শোন তোর বউকে আমার কাছে দিয়ে যাবি আমি ওর চিকিৎসা ব্যক্তিগতভাবে করব জি গুরু জি জি জি গুরু কাম কাম কাম কাম কাম গুরু কাম কাম কাম ও হে তুমি কি সেই মন্ত্রগুরু কোকা কাম আমার অনেক সমস্যা আমার বিবাহ হচ্ছে না ব্যবসায় ঝামেলা হচ্ছে জিন পরীরা আছর করেছে টাকা পয়সাও গায়েব হয়ে যাচ্ছে আর বলা লাগবে না আমি বুঝতে পেরেছি জং মং সময় ডং চুং চাং ভিং ভমং ক্রিয়কাগং রুগাগং লুকা শুকা গু উ গুগা নমগং উরুঙ্গং সেগু শুঙ্গং কা গুরু কি বললেন শোনেন ভাই আগামীকালকে আপনি দশ লক্ষ টাকা নিয়ে আসবেন কোকা গরুর তদবিরের জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে আর আপনার ওপর যে বানটা মারা হয়েছে সেটা শুটাইতে আরও পাঁচ লক্ষ টাকা লাগবে এত টাকা লাগবে আপনি দেখি কোকা গরুর কোনো কথার দামই দিলেন না এই পৃথিবীর কেউ এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না শুধুমাত্র কোকা গরুই পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আনবো আমি আনবো গুরু আপনি নাকি বেহেস্তে যাওয়ার টিকিট বিক্রি করতেছেন গুরু অনেক বড় একটা মুরগি আইছে এই ধারে ছাড়া যাইব না পৃথিবীর কেউ যদি বেহেস্তের গ্যারান্টি দিতে পারে এটা শুধুমাত্র কোকা গুরুই পারবে মহাগুরু কোকার কনফার্ম জান্নাতি প্যাকেজ যদি অস্বীকার করিস তাহলে মুনাফেক হয়ে যাবি কাফের হয়ে যাবি <laughs> আমি আসি গুরু আমি আসি আসি আমার একটা টিকিট লাগবে শোন অনেক পয়সা লাগবে কি পাসা লাগবে আর মিয়া পয়সা লাগবে অনেক ভারী কাজ বোঝেন নাই টাকা লাগবে টাকা ও কত টাকা লাগবে এক কোটি টাকা ঠিক আছে গুরু তারপর কি করতে হবে একবার টাকাটা জমা হয়ে গেলে আপনাদের কারো কিচ্ছু চিন্তা করা লাগবে না গুরু হাসরের দিন নিজে স্বয়ং সশরীরে নৌকা নিয়ে উপস্থিত হবেন আপনারা যারা টিকিট কিনে ফেলছেন তাদেরকে নৌকায় আস্তে করে উঠিয়ে নেবেন এবং সবার মাঝখান দিয়ে রাজকীয় পরিবেশে সবাইকে ফেলে দিয়ে উনি জান্নাতে প্রবেশ করবেন আহ কি সুন্দর দৃশ্য ওহে গুরু তোমাকে দিয়ে শুরু ও আপনি আর গুরু কি জানেন না জান্নাত জাহান নামের সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমাদের সময় থাকতে এগুলো সংশোধন করতে হবে আমি মনে করি এই ভিডিওটা যত বেশি পারেন আপনার মানুষের কাছে পৌঁছায় দেন এবং এইটুকু মনে প্রাণে একদম সম্পূর্ণভাবে গেঁথে নেন যে আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব না যদি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন তার রহমত আমাদের উপর বর্ষণ করেন তাহলেই আমাদের পক্ষে আসলে আমাদের যেই গন্তব্য সেখানে যাওয়া সম্ভব সবার জন্য আমার একটি অ্যানাউন্সমেন্ট আছে বিদেশ থেকে বাংলাদেশে যারা সরাসরি টাকা পাঠিয়ে থাকেন তারা বিভিন্ন রকম প্রবলেমে পড়েন যেমন টাকাটা সময় মতো আসে না এক্সট্রা অনেক ধরনের চার্জ কেটে রাখা হয় এবং আরও বিভিন্ন রকমের হ্যাসেলের মুখোমুখি হতে হয় ওয়েল আমি যদি বলি আপনি খুব সহজেই কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে দেশের বাইরে থেকে বাংলাদেশে বিকাশ বা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ওয়েল এটা আর স্বপ্ন নয় এখন খুবই ইজিলি বাস্তবে রূপান্তরিত হয়েছে and all the credit goes to Taptap Send app এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে instantly without an hidden charge টাকা পয়সা দেশে পাঠাতে পারতেছেন ব্যাংকে এবং বিকাশে তো সেটা করার জন্য কি করতে হবে সিম্পলি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে ট্যাপ অ্যান্ড অ্যাপের লিঙ্কটাতে অ্যাক্সেস করে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন একটা রেজিস্ট্রেশন করে ফেলেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই এই কোড কেজিপি ইউজ করতে আপনারা ভুলবেন না তাহলে কিন্তু যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও টেন ক্রেডিটস পেয়ে যাচ্ছে তার মানে আপনি যদি কাউকে একশো ডলার পাঠান সে কিন্তু পেয়ে যাচ্ছে একশো দশ ডলার ওয়েল অ্যাভেল করার জন্য বা এই সুযোগটা পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং পাঠানোর সময় কোড কেজিপি ইউজ করেন simply instantly without an hidden charge সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠানোর সুযোগটা লুফে নিন thank you everyone for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম